বিশ্বের মধ্যে একটা দেশ দেশের নাম ব্রাজিল সেখানে প্রকাশ্য আজান দেওয়া নিষেধ আরেকটা দেশ আর্জেন্টিনা যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে এই যুবক amazing figure and fighter look at me there is no god but Allah Muhammad is the messenger of Allah তোমাকে মানার মতই মানতে হবে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এক বাবাকে দেখলাম জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে দশতলা বিল্ডিংটারে সাজিয়েছি ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কোরআন সুন্নার আলোকে আলোকিত করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই কথাগুলো যখন আমি বলি এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি যেই স্বাধীনতায় স্বাধীনতা নাই ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয় স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওরাও কথা বলুন ঠিক কি না বলুন আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয় কখনো কখনো সেটাও শোনা যায় দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে গুম পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে এভাবে অন্ধ হলে চলবে না তোমাকে সংযত হতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে উদহলো ফিসিলমি কাফা পরিপূর্ণ মুসলমান হতে হবে অর্ধেক ধরবেন অর্ধেক মানবেন আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতুয়া দিবেন কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন তখন ফতুয়াটা যাবে কোথায় অন্ধ হবেন না সংযত হন তাইলে সব জায়গায় শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কিনা কয়েক ঘন্টার ব্যবধানে আর্জেন্টিনা ব্রাজিল এর সমর্থক দুইজন পতাকা টাঙাইতে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সোবান আল্লাহ বলবেন না সোবান আল্লাহ বলবেন না নাউজ যুবক আর্জেন্টিনার পতাকাকে ভালোবেসে ব্রাজিলের পতাকাকে ভালোবেসে জীবন দিয়ে দিলা একবারও পরকালের কথা চিন্তা করলা না কথা কর নাকি আপনারা ভালোবাসা ভালো যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এত ভালোবাসা ওই দেশের মানুষ হাফ প্যান্ট পরে ঘরে কথা কর না খেয়া ওরা কি ইসলামের বন্ধু মুসলমানের বন্ধু এত পিরিতি উতলায় ওটা কথা থেকে যুবক পতাকা টাঙ্গাইতে গিয়া দুনিয়ার থেকে বিদায় নিলা এখন যাও ফেরেস তারা তোর কবরে জায়গা মতো পতাকা ঝোলাইয়া দিবে কথা কথা ঠিক কেনা এই জন্য এই যে কাতার বিশ্বকাপ আসতেছে দুই হাজার বাইশ খেলা শুরু হয়ে যাবে ফুটবল হাতে বল মাথায় বল ফুটবল যুবকেরা ফুটবলের পাগল এগুলো খেলা থেকে বাজি ধরবে পতাকা টাঙ্গানি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হবে মারামারি হবে এই কলিজার টুকরা যুবকেরা তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় ওই বিদেশিদের পতাকাকে নিয়ে জীবন আর দিও না বিদেশি এই এই খেলোয়াড়দের সমর্থক হয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গানো কই কেন্দ্র করে মারামারি কইরো না কথা বলে ঠিক না নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি করে এই গ্রামের লোকেরা ব্রাজিল ওই গ্রামের লোকেরা আর্জেন্টিনা কি মারামারি দুই গ্রুপের মধ্যে আছে না নাই দুইজন পতাকা টাঙ্গাইতে গিয়া দুনিয়ার থেকে বিদায় কি বলেন মেসি দোয়া করবে আল্লাহ আমার সমর্থকে জান্নাত দা নেইমার দোয়া করবে আল্লাহ বাংলাদেশের এক যুবক ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে মারা গেছে আল্লাহ তুমি আমার ভক্তকে জান্নাত দাও কি বলে দোয়া করবে না হ্যাঁ কথা কর নাকি আপনারা যারা বিয়ের আগে আটটা নয়টা করে বান্ধবী নিয়ে ঘরে তারা দোয়া করবে না কি কন আল্লাহ আমাদের হেদায়ত দান করুক যুবক তোমার ভিতরে ইসলামের প্রেম জাগাও তুমি ভালোবাসবা বাংলাদেশের পতাকাকে তুমি ভালোবাসবা ইসলামের পতাকাকে তুমি ভালোবাসবা দিনকে অন্য বিজাতিদের কালচার সংস্কৃতিকে ভালোবাসতে গিয়া আর জীবনটা নষ্ট করো না আল্লাহ আমাদের হেদায়ত দান করে জোরে বলেন আমি খেলা ভক্ত হয় না খুব বেশি আর্জেন্টিনা ব্রাজিল বইলা যতবার জিকির করো ততবার আল্লাহর জিকির করলে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে কথা ঠিক না বাবা ব্রাজিলের গেঞ্জি কেউ আবার গালে ব্রাজিল কারো মাথায় আর্জেন্টিনা কি কাটিং চুল দেবে যুবকেরা ব্রাজিল কাটিং চুল কাটবে কথা না মেসির মতো চুল কাটবে যুবক কপাল পরা গালের ভিতরে আর্জেন্টিনার পতাকা লাগায় মেয়ে মানুষ পর্যন্ত ঘরে কথা কর না কে কি ভালোবাসা ফুটবল প্রেমীদের এত প্রেম দেখাই দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ফুটবলের প্রতি অন্য দেশের পতাকার প্রতি এত প্রেম দেখায় মরলেন কি মনে হয় জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খেতে দেবে এই জন্য বেশি ভক্ত হওয়া ভালো না অতিরঞ্জিত কোন জিনিসই ভালো না সভ্য ভদ্র ভেবে সবকিছু চলতে হবে কথা বলে না কেন আপনারা এত উশৃঙ্খল কেন এই যুব তোমরা এত উশৃঙ্খল কেন কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল এগুলো নিয়ে লাফালাফি কেন তোমাদের আল্লাহ হেদায়ত দান করুক জোরে বলেন আমি আজকে অধিকাংশ যুবক এই যুবক আমাকে ভালো করে শোনেন যা যুবক আছেন ভালো করে শোনেন যুবকরা এখন বেশিরভাগ যুবক মেসির ভক্ত এরকম যুবক আছে না বেশিরভাগ যুবক নেইমারের ভক্ত এরকম যুবক বাংলাদেশে নাই মনে হয় এটা অলওয়েজ মেসি কিনে পাগল থাকে আপনি দেখেন আপনি ফেসবুকে যান আপনি ইউটিউবে যান আপনি ব্যক্তিগত লাইফে চেক করেন যুবক মেসির পাগল আমার একটা জিনিস বুঝে আসে না যেই লোকটা আপনাকে চিনে না যে লোকটা আপনি মরলে ইন্নালিল্লাহ পড়বে না যে লোকটা আপনার কষ্টতে কষ্ট পায় না যে লোকটা আপনার কোনো বিপদে আপনার পাশে থাকে না তার জন্য আপনার এত ভালোবাসা থেকে আসে মিয়া আর ইউ ম্যাথ তুমি কি পাগল নাকি যুবকরা আপনি ফেসবুকে ঢোকেন খালি মেসিকে নিয়ে পোস্ট নেইমারকে নিয়ে পোস্ট মেসিকে নিয়ে পোস্ট নেইমারকে নিয়ে পোস্ট আর বন্ধু বন্ধুর মাঝে নেইমারের ভক্ত না মেসির ভক্ত এগুলো নিয়ে ঝগড়া আছে না নাই তুই মেসির ভক্ত তোকে আমি দেখতে পারি না ওই নেইমারের ভক্তকে আমি দেখতে পারি না বন্ধু বন্ধুর ভিতরে মারামারি এক অপরকে বাস দেয় কিরে ব্রাজিল কটা গোল খেলো আজকে দেখ খেলা দেখ আরো বাজে বাজে ভাবে বলে যে আর্জেন্টিনা তো আজকে দিছে ব্রাজিল দেখোস নাই টিভি দেখোস নাই টিভি খুলোস নাই এটা হচ্ছে যুবকদের মাইন্ড সেট এখন বর্তমান সময় যে এরা যেটা কাজে আসবে না এটা নিয়ে তারা পাগল থাকে পড়া নাই লেখা নাই কিচ্ছু নাই কে কয়টা গোল দিল আর্জেন্টিনা কয়টা গোল দিল কে কারে ঠোকাইলো কে কয়টা গোল দিতে পারে না এগুলো তাদের মাথা ব্যথা এরকম যুবক আছে না নাই কেন তোমার লাইফের টার্গেট তো এটা না তোমার লাইফের টার্গেট মেসি নয় তোমার লাইফের টার্গেট রোনালদো নয় তোমার লাইফের টার্গেট নেইমার নয় তোমার লাইফের টার্গেট হবে যে তুমি হবা জান্নাতি ব্যক্তি সুমাংলা পড়েন জান্নাতি ব্যক্তি তুমি হবা আপনি ম্যাক্সিমাম ইয়াংকে দেখেন বিশ বাইশ পঁচিশ আপ তাদের বয়স but they have no future plan এরা ভবিষ্যতে কি হবে এদের প্ল্যান এখনো করা হয় নাই দেখুন যুবক বাংলাদেশে আছে না নাই লাইফে কি হবে তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে সে জানে না তুমি মেসির ভক্ত তোমার লাভটা কোথায় এ নেইমারের ভক্ত তোমার লাভটা কোথায় মেসিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বাংলাদেশে অনেক ভক্ত আছে কি আছে অনেক ফ্যান্স ফলোয়ার আছে তো মেসি বলল ওয়ার ইজ বাংলাদেশ বাংলাদেশ কোথায় কথা মনে বুঝতে পারেন নাই বাংলাদেশ কই রে পাগল যুবক ইউ আর মেন্টালি সিক তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি সব হারায় গেছে তোমার যে লোকটা তোমার দেশটাই চিনে না তুমি সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো তোমার পড়া নাই লেখা নাই তোমার নিজের লাইফে কোনো স্টার্ট আপ নাই তোমার লাইফে কোনো টার্গেট তোমার ভিতরে নাই আর তুমি মেসির পাগল তুমি নেইমারের পাগল কতটা পাগল হলে মানুষ এসব করা চিন্তা করতে পারেন জনপ্রিয়তা বললেই চিনে মেসি আছে না নাই ওই সব চিনে মুখস্থ নাম কি মাসিনা বেড়া মেসি নেইমার আপনিও জানেন সব্যনাশ কেয়ামতের আলামত হুজুরও জানে কি নাম নেইমার আর কি আছে এরকম রোনাল্ডো আর কি আছে এক নামে চিনে গোটা বিশ্ব চিনে বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি এক নামে মাশরাফি বিন মর্তুজা এক নামে চিনে আছে না নাই in terms of name and fame এটা হচ্ছে in terms of name and fame খ্যাতি যশ জনপ্রিয়তা তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান সালমান খান খয়ার খান আছে না নাই তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম নাও থাকতে পারে চিল্লা এখন ঠিক কিরা আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি ইমান যদি না থাকে তার কোনো দাম in the day of judgment আল্লাহর কাছে আছে চিল্লায় বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ঠিক কি না সফল হয়েছে কারা ইমান এনেছে যারা চিল্লায় উত্তর দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ আমরা সেই ইমানের পথের সৈনিক চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কিনা যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে আছে না নাই যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান বোঝে না যে কানে ভাইরা মরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি